আচ্ছা। তাহলে নুন সাকিন তানবিন আমরা পড়া শুরু করে দিই কারণ এক সপ্তাহ তো মিস আচ্ছা। এক সপ্তাহ মিস হয়েছে আপা আমার একটু মনে করাই দিন আমি মাঝে মাঝে ভুলে যাই তো আপা আমার দেখা যায় মাঝে মাঝে আচ্ছা আমি আপনাকে আপনার ওই যে পার্সোনাল যে নাম্বার সেটাতে আমি একটা মেসেজ দিয়ে রাখবো না আমি এর আগে ওই যে আপনার ওই নাম্বারটা ছিল আমার কাছে ওই আপনি পার্সোনাল ইয়ে যে আছে আপনি তো জানেন 0184 যেটা ওটা ওটা একটা ইনক দিয়ে রাখি ইনশাআল্লাহ আচ্ছা, আচ্ছা তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ নুন সাকিন তানবিন খুব খেয়াল করেন নুন সাকিন নুন সাকিন তানবিন এটা হচ্ছে হলো নুন সাকিন এটা এটার জন্যই বরাদ্দ কিন্তু তানবিনটা হচ্ছে যে কোনো জায়গায় বসতে পারবে কোনো সমস্যা নাই যে কোনো হরফের উপরে কিন্তু শুধুমাত্র নির্ধারিত যেটা সেটা হলো নুন সাকিন নুন সাকিনের উপরে এই সাকিন থাকবে অন্যথায় এই সাকিনটা অন্য কোন হরফের উপর বসতে পারবে না তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছেন আপা তানভিনটা বার আচ্ছা। উপর আসতে পারে তার উপরে আসতে পারে জিমের উপরে আসতে পারে কোনো সমস্যা নাই কিন্তু নুন সাকিনটা শুধুমাত্র নুন সাকিনের জন্যই বরাদ্দ নুন সাকিনটা শুধুমাত্র নুনের উপরে আসতে পারবে তাছাড়া আসতে পারবে তবে আচ্ছা। কাজ দুজনের এক বুঝতে পারছেন আবার দুজনের কাজ এক সাকিন হ্যাঁ, কত প্রকারে পড়া যায় জানেন নুন সাকিন তানজিম কত প্রকারে পড়া যায় হ্যাঁ। নুন সাকিন প্রকার না প্রকার জানি ইকফা হ্যাঁ। তারপর ইজলাক তিন হচ্ছে চার প্রকারে পড়া যায় নুন সাকিন আচ্ছা। তানবিন চার প্রকারে পড়া যায় যেমন একটু লিখে রাখেন প্রয়োজনে ইকলাব তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ইজহাব হ্যাঁ তারপরে হচ্ছে ইকফা বুঝতে পেরেছেন আপা এটা মুখস্থ করে পাঁচ মিনিট টাইম দিন মুখস্থ করতে বোঝা যাচ্ছে লেখা কি বোঝা যাচ্ছে নাকি আর একটু বুঝাই লিখবো না বোঝা যাচ্ছে আমি আর একটু বুঝাই লিখি তাহলে নুন সাকিন তানবিন হচ্ছে চার প্রকার নুন সাকিন তানবিন চার প্রকার ইকফা ইকলাব ইকলাব ইকলাব ঈদগাহ আর এটাকে বুঝতে পারি জি সাকিন চার প্রকার ইকলাব ঈদগাম আজহার আজহার ইকফা ইজহার ইজহার ইজহার ইজহার ইকলাব ঈদগম إتحار إكفى إكفى نون ساكن চার প্রকার ইকলাব ইদগম ইজহার ইকফা নন সাকিন চার প্রকার ইকলাব ইকলাব ইজহার ইদগম ইজহার মুখস্থ চাপা জি আচ্ছা ঠিক আছে বলুন তো দেখি এবার মুখস্থ আচ্ছা নুন সাকিন চার প্রকার নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায় আচ্ছা হ্যাঁ নুন নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায় ইকলাব এক নম্বর হচ্ছে ইকলাব ঈদগাম ঈদগম ইদহার ইকফা ইকফা ইকলাব ইদগাম ইজহার ইকফা ক্লিয়ার ইকলাবে ইকলাবে ঈদগম ইজহার হ্যাঁ, তাহলে এবার আমরা আজকে শুধুমাত্র একটা পড়ব ইনশাল্লাহ একলাবের হরফ হচ্ছে একটি বা একলাবের হরফ কি বলেন তো একটি বা একলাবের হরফ হচ্ছে একটি va. নুনের সাকিন অথবা তানভিনের বামে ইকলাবে হরফ বা আসিলে নুনের সাকিন অথবা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না সহিত মিলাইয়া পড়িতে হয় বুঝতে পেরেছেন আপা আমি কি বলেছি আবার বলেন তো নুনের সাকিন অথবা তানভিনের বামে নুন সাকিন অথবা তানভিনের বামে বা বা বা তানবিনের মিমের বামে নুন অথবা তানবিনের নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হ্যাঁ, আচ্ছা, হরফ আসলে ইকলাবের ইকলাবের হরফ বা আসলে আবার মিম দ্বারা মিনের বামে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ইকলাবের হরফ বা আসিলে আবার নুন সাকিন তানবিনের বামে নুন সাকিন ও বা তানবিনের বামে ইকলাবের হরফ বা হরফ ইকলাবের হরফ বা আসিলে নুনে অথবা তানবিন কে নুন সাকিন অথবা তানবিন কে মিম দ্বারা গুন্না শহীদ মিলাইয়া পড়িতে হয় মিম দ্বারা গুন্না শহীদ মিলাইয়া পড়িতে হয় আবার মিম দ্বারা গুন্না শহীদ মিলাইয়া পড়িতে হয় মিম মিম দ্বারা গুন্না শহীদ পড়িতে হয় মিম দ্বারা গুন্না শহীদ মিলাইয়া পড়িতে হয় যেমন যেমন হচ্ছে এই মিমটা থাকবে ওয়ামিন বাদি ওই যে আমরা বলেছি যে মিম ধারা পরিবর্তন করে সহিত মিলে পড়িতে হয় সেটা হচ্ছে এই যে এটা এই যে ছোট্ট একটা মিম এই মিম দ্বারা পরিবর্তন করিয়া সহিত মিলাইয়া পড়িতে আমার জায়গায় আচ্ছা। আরেকজন কাজ করে তার মানে কি বদলি কাজ করবে হ্যাঁ আমার জায়গায় আরেকজন কাজ করলো তাহলে মিম ধারা পরিবর্তন করিয়া তাহলে এই যে মিম আসছে কারণ এখানে তো এই মিমটা না থাকলে তো মিম নাই তাহলে আমরা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া যে হবে এটা কিভাবে বললাম তাহলে এটা বললাম আমরা এই যে মিমটা বসছে দেখি এই কারণে নুন সাকিন এই যে আছে নুন সাকিন নুন সাকিন অথবা হ্যাঁ। তাসদীর বামে ইকলাবের হরফ বা হ্যাঁ। ইকলাবের হরফ আসছে বা ইকলাবের হরফ বা মানে সাকিন অথবা তানবিন কে মিম ধারা পরিবর্তন করিয়া গুণনা সহিত মিলাইয়া পড়িতে হবে ইয়াকে মিম সাকিনের ইকলাব বলে ইয়াকে মিম সাকিনের কি বলে বলেন ইকলাব বলে সকালাপ বলে যেমন ওয়ামিন হ্যাঁ, নুন তারপরে আসছে হচ্ছে এই যে মিম তারপরে যে বা তো আছে ইকলাবের হরফ বা তাহলে ক্লিয়ার হ্যাঁ। আর কোনো সমস্যা আছে জি না ইনশাল্লাহ এটা বুঝি আচ্ছা। <clears throat> তাহলে আমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে নুন সাকিনের একলা আবার বলেন তো নুন সাকিনের একলাবে হরফ কয়টি একটি একটি কি মিম বা একটি কি হ্যাঁ বা বা ইকলাবের হরফ হচ্ছে বা এটা হচ্ছে নুন সাকিনের পরে নুন সাকিনের বামে বা হরফ আসলে তখন মিম দ্বারা গুন্না সহিত পড়িতে হবে মিলায়া গুন্না সহিত পড়তে হবে হ্যাঁ, মিম দ্বারা পরিবর্তন করিয়া আচ্ছা নুন আচ্ছা মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহিত পরিত হবে মিলাইয়া পরিত হবে হ্যাঁ মিলায়া পড়িতে হবে মাশাআল্লাহ তাহলে অমিম বাদি বুঝতে পারছেন তো কিভাবে হবে ওয়া মিম বাদি এখানে শুধুমাত্র একটা মিম বসবে ওয়া মিম এই যে সাকিন আছে নুন সাকিন আছে এই যে মিম বা আছে বাদি কিন্তু মাঝখানে মিমটা বসার কারণে মিমের গুণাটা হচ্ছে হ্যাঁ নুন গুন্না আর হবে না মিমের হবে মাশাআল্লাহ তাহলে এটা ক্লিয়ার নুন সাকিন থাকবে ইনশাআল্লাহ আমরা তাহলে এবার কোরআন শিখে চলে যাই أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমাদের আহ, কোন সূরা ছিল আপা আহ, কাফিরুন তো পড়লামই এখন সূরা নসর যেটা ওই দাদা আচ্ছা إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح লাস্টে হা আমরা জানি হার হ্যাঁ। বের হবে আগে না বাতাস বের হবে আগে বাতাস আগে বের হবে বাতাস আগে বের হবে তাহলে এখানে যেহেতু অক্ষে আছে তা আমরা জানি যে অক্ষের আগে যদি কোনো হরফ থাকে সেই অক্ষর কি পুরোপুরি উচ্চারণ হবে না অর্ধেক উচ্চারণ হবে এটা আমার জানা নাই কিন্তু অর্ধেক উচ্চারণ হবে আপনার হ্যাঁ, উচ্চারণ হবে কারণ আমরা যদি এখানে পড়তে যাই ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু তাহলে কেমন শোনা গেল ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আকওয়াজান ভালো তো শোনা গেল এই কারণে হ্যাঁ। অর্ধেক উচ্চারণ হবে পুরোপুরি উচ্চারণ হবে না ইদা করতে হবে الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفضل waja Oro nasa yat hulu nafi Oro nasa masayat hulu nafi dinillahi afwaja Fi dinillahi afwaja أفواجا في دين الله أفواجا أبد ورأيت الناس يدخلون في دين الله أفواجا أرأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر ফির واستغفر লাস্টে হা উচ্চারণটার জন্য বুঝা যায় জি, واستغفر واستغفر إنه كان توابا إنه كان توابا মাশাআল্লাহ মুখটা যেন একেবারে গোল থাকে ইন্নাহু কানা তাও তাও তাওয়াবা إنه كان توابا কোরআন শরীফে দুইটা অক্ষর আছে একেবারে যেখান থেকে শুরু হয় সেখানে শেষ হয় যেমন ওয়াও দেখেন ওয়াও হ্যাঁ, মুখ গোল করে শুরু করেছিলাম আর যখন শেষ হয়েছে তখনও মুখ গোল করেই শেষ হ্যাঁ, একটা আছে যেটা সেটা হলো মিম দেখেন দুই ঠোঁট মিলছে মিম আবার শেষ হয়েছে যে দুই ঠোঁট মিলেই শেষ হয়ে গেছে জি এই দুইটা মধ্যে আছে যেটা সেটা হচ্ছে যে যেখান থেকে শুরু হবে সেখানে শেষ হবে শেষ হবে জি তাহলে বুঝতে পারছেন ক্লিয়ার আপা জি তাহলে এই একটু কঠিন আছে আলহামদুলিল্লাহ একটু চেষ্টা করেন অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কি আজকে ক্লাস কি আচ্ছা। রাখবো জি এ পর্যন্তই থাক এই সুরাটা আগামী ক্লাসে ই করবো না আচ্ছা আচ্ছা, আর কালকে কালকে তো ক্লাস নেবেন না হ্যাঁ, হ্যাঁ কালকেও নিব ইনশাআল্লাহ আমার তো গত হ্যাঁ। সপ্তাহে মনে ছিল না কালকেও মনে ছিল না আপনারা ডিল হ্যাঁ। না কালকে ইনশাআল্লাহ আমি আপনাকে এখনই মেসেজ দিয়ে রাখবো না আচ্ছা, আচ্ছা। আপনি বিশেষ করে আপনি কি মনে করায় দিয়েন যে মোহিত ভাই যে তো দুই দিন তো যেন মিস না হয় হ্যাঁ ইনশাআল্লাহ হয়তো মানে একটা মাস পরে দিন পরে সবকিছু ঠিক হয়ে যাবে আর কি মানে একটু ঝামেলার মধ্যে এক দেশের থেকে আরেক দেশে আসা তো অনেক হ্যাঁ, মানে ঝামেলার মধ্যে জন্য হ্যাঁ, আর আপনি বেশি বেশি করে নামাজ মানবেন আপনি বলবেন যে আমার স্বামীর যদি দোকান ভালো চলে ইনশাল্লাহ আমি দশ টাকা বিশ টাকা নামাজ পড়ে দিব আপনি নামাজগুলো মানবেন হ্যাঁ রোজা মানবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ তহিদ ভাইয়ের দোকান খুব সুন্দর চলবে কারণ আল্লাহ পাক এইগুলো বেশি পছন্দ করে কিছু হইলেই রোজা রাখবেন কিছু হইলেই নামাজ মানবেন যে আল্লাহ এটা করে দিবে আমি এই নামাজ পড়ে দিব তোমার জন্য আমি করে জন্য দেখবেন যে আরেকটা জিনিস মানে আমাদের এই দুবাইয়ে আর কি হয় না যেটা মালয়েশিয়াতে তো আমরা ধরেন দশটার আগে দোকান বন্ধ হয়ে যেত আর ওই সময় দোকান থেকে মানে নয়টার দিকে চলে আসতো বাসায় আগে আগে ঘুমাই যেতাম তার যত সময় উঠতাম কিন্তু এই ডুবাই আসার পরে তার যত নামাজটা হইতেছে না মানে আচ্ছা। সজাগই পাই না আমরা এই একটা মানে খুব খারাপ লাগে হইতাছেই না আল্লাহ পাক সহজ করে দেখ আল্লাহ পাক সহজ করে দেখ জি সেই দোয়া করেন আমাদের জন্য অবশ্যই বা জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাতুহ